আমার নাম পরিমল গড়াই তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি তুমি আমার চাঁদের আলো সকালবেলার কবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র ফুল তুমি আমার ভালোবাসা সুন্দর উপলব্ধ